মারিয়া ভুজঙ্গতির কলিজা করিল চোচি আরে কেমনে শিকারি তীর মারিল ভীষ্মা খাইয়া তীরের মুখে মারিলা তীর আমার বুকে ভীষ্মা খাইয়া তীরের মুখে মারিলা তীর আমার বুকে আরে দেহ থুইয়া প্রাণটা লয়া যায় আমার অন্তরায় আমার কলিজা मुसलपिन दिलो घूमे रे मुसलपिन लोग घूमे मोरी हाय প্রথম যৌবন বেলা আমার পায়া একলা প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল প্রথম যৌবন বেলা আমার পায়া একলা প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল চালাইলা যে প্রেমের আগুন জল দিলেন তাবারে দিগুন লাইলা যে প্রেমে আগুন জল দিলে তাবারে দিব এখন আমি কি করি উপায় আমার গামলা ইট বানাইয়া একযোগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল রে ইট গামলা ইট বানাইয়া একযোগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল রে ভিতরে পুরিয়া সারা হয়ে যায় আঙ্গারা পাপি হয়ে যায় আপনারা কেন এমন দশা হইল আমারও বেলা